গরু এনে খাওয়া বন্ধ আজ তিন দিন তো আগে তো মিছিল করে লোকজন ধন বেশি খাচ্ছে গোয়ালে তো বাইক পারে দুই ঘন্টা এক ঘন্টা বাইরে থাকলে পারে সেই গরু আর ঘুরাই যেত বেশি না গরু খাইতেই না কয়দিন আজ তিন চার দিন লোকজন আসা যায় তো দেখি খাচ্ছে

যতই খাও গরু হয় না গরু টাইম খায় হ্যাঁ এটি কত দিয়ে কিনেছিলি আছে বিরানব্বই দিয়ে আছে হ্যাঁ, তিরানব্বই মাস কি পাঁচ মাস কি